what's up? Welcome, welcome back to my new another vlog. You are watching one of vlog. আমার পাশে আছে আজকে শাহিন ভাই যে কিনা আর কি বাইকের স্টিকারের ক্ষেত্রে আর কি মাস্টার একজন ওয়ান পিস একজন ঠিক আছে তো যারা স্টিকার বাইকের স্টিকার মডিফিকেশন করতে চান যারা ভালোবাসেন তারা শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন শাহিন ভাইয়ের কাছে আসতে পারেন বিকজ তার কোয়ালিটি সে কোয়ালিটি মেনটেন করে সে কাজ করে অল্প কাজ করে তার কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে চেষ্টা করি মানুষের জন্য কিছু ভালো কিছু করার যদি খুব অল্প কাজ করি হ্যাঁ, সবার কাস্টমাইজ করার চেষ্টা করি তবে আমার একটা ইথিক্স আছে যে আমি কাউ ডিটেল কাউকে দিই না এটা হচ্ছে ইউভি প্রিন্ট আর নর্মালি সবাই ভিনাইলেই করে ইউভি প্রিন্টের ব্যাপারটা হচ্ছে কি মানে কখনো কালার নষ্ট হবে না অথবা মানে উঠবে না এটা হচ্ছে ব্যাপার ফিটনেসটা রকম এটা ভালো যদি কোনো স্টিকার করতে চান তাহলে কাছে আসতে পারেন আচ্ছা নর্মালি এটা আমরা জুম করে দেখাই আসলে ক্যামেরাতে বোঝা যাবে কিনা জানি না নর্মালি আমরা কাটিং স্টিকার কিনি কাগজের বাট এইটা আসলে কাগজের না হ্যাঁ এটা হচ্ছে থ্রি এর উপরে করা এবং ফুললি বার্নিশ এবং অ্যাম্বুস করা সে আমি একটু খুলে দেখাই তাহলে আপনারা ভালো বুঝবেন আশা রাখি একটু কবে জিনিসটা নর্মালি এইরকম থাকে এগুলো হচ্ছে জিএমের উপরে করা বুঝতেই পারতেছেন এখন মানে মানুষের সাথে আমাদের ডিফারেন্সটা বাইক রেজিস্টারের ডিফারেন্সটা আমরা চেষ্টা করি ভালো অনেকটা মূলত এটা একটু আগে কিন্তু ফ্যানটাই আমাকে খুললে এটাই খুলে দেখাইছিল আবার যখন লাগাইছে তারপর তার খুলতে কিন্তু অনেকটা সময় লাগছে আর কি এতে বুঝে যায় যখন একটা কাগজের একটা স্টিকার একবার খুললে ওটাই ওইটা আর স্টিকি করা যায় না লাগা সে ধরেন এইটারই আবার আমি লাগাই দিলাম এখন আর খোলা যাবে না এখন আবার খুলতে গেলে আমার সেই কষ্ট সেই কষ্ট সে কসরত করে তো যারা বুঝবেন বুঝলে বুঝ না বুঝলে তরমুজ কিছু করার নাই ঠিক আছে তখন মাথায় হাত রাখবেন তো তরমুজ যদি মাথায় ভাঙতে চান তাহলে যেতে পারেন কমিশনে আর যদি ভালো কিছু করতে চান তাহলে আসতে পারেন শাহিন ভাইকে এতটুকু আমি করতে পারি অ্যাজ এ বাইকার হিসাবে তো শাহিন ভাইয়ের আসলে আমার নাম বললে ডিসকাউন্ট হ্যাঁ, ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই পাবো আলহামদুলিল্লাহ এটা আমার টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনারা যারাই করতে চান সাহেব ব্যাংকের যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমার তো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কিন্তু টেন পার্সেন্ট হ্যাঁ বলে দিচ্ছে ten percent ten percent discount থাকবে আমার কাছে ওকে থ্যাংক ইউ you. দিল আর কি সাঁতার ডাউন করে দিল আসলে বাইকের কাজ অল্প শেষ এখন দেখা যাক আর কি পুরো ফুল ডিজাইনটা কীরকম হয়